আমার চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি মানকচু দিয়ে বড়া করব দেখুন মানকচুটা আমি গ্রেড করে নিয়েছি নাহলে আপনারা কুচিও নিতে পারেন আর এখানে মুসুরির ডাল আর চাল ভিজানো আছে মুসুরির ডাল আর চাল আতপ চাল আছে দিয়ে এটা বেটে নেবো আমি মানকচুটা ধুয়ে একটু আর আমি বেটে নিচ্ছি মানকচুর তরকারি খেয়েছেন মানকচুর বড়া খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আমি কি করে করছি দেখাচ্ছি আপনাদের আমার এটা আমি এটা বেটে নিয়ে মুসুরি ডাল আর এই মানকচু একসাথে বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি মানকচুর গোড়াটা অনেকে তো গোড়াটা ফেলে দেয় আমি গোড়াটা বাড়ছি বড়া করে আমি চাল ডাল আর কচু একসাথে মিশিয়ে নিচ্ছি আমি কতগুলো লঙ্কা দিয়েছি দেখুন একটু ঝাল ঝাল না হলে কিন্তু একটু গলা ধরতে পারে আমি এটা মিশিয়ে নেবো আমি এবারে লঙ্কা ডাল চাল আর কচু দিয়ে একসাথে বেটে নেবো আপনারা শিলেও বাড়তে পারেন নাহলে মিক্সি তো এখন ঘরে ঘরেই হয়ে গেছে মিক্সিতে বেটে নেবেন সব থেকে ভালো এবার আমি মিক্সি বাটিতে ঘুরে নিচ্ছি এটা আমি কিন্তু জল দেব না জল ছাড়াই বাটবো এতে একদম জল দেবেন না এই কচুর জল আর ডালের এতে বাটা হয়ে যাবে দেখুন কত সুন্দর বাটা হয়েছে জল ছাড়া আমি একটুও জল দিইনি এবার আমি এতে এরকম করে সব বেটে নিচ্ছি দেখুন আমি কচুটা বেটে নিয়েছি কত সুন্দর করে বাটা হয়েছে এবার আমি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনাদের যেমন জিনিস সেরকম পরিমাণটা দেবেন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার আমি ভালো করে মেখে নেবো এটা এই কচুর বড়া দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এত ভালো হয় আর একটু গলা চুল যায় না আমার মতন করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমার রান্নাটা পুরোটা দেখুন দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি আমার মান কচুটা তিনশো গ্রামের মতো নিয়ে নিয়েছিলাম আর চাল আর ডাল মিলিয়ে দেড়শো মতন ভিজিয়েছিলাম আমি পরিমাণটা বলে দিলাম এবার আপনাদের যেমন জিনিস সেরকম পরিমাণ দেবেন আমি সর্ষের তেলে ভাজি আর বড়া দেখবেন সর্ষের তেলেতেই ভালো লাগে মানকচু বাটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে এই বড়া রেসিপি ওই বড়াটাও করে খাবেন খুব ভালো লাগে তেল গরম হয়ে গেছে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দেবেন বেশি বড় বড় করে না দিলেও হবে একদম ছোটো ছোটো করে দেবেন অনেকগুলো হবে এই মানকচুর বয়ে আমার শাশুড়ি ভাগল এটা বাংলাদেশের একটা রেসিপি দেখুন মানকচুটা গোটা দিয়েছিল কিনে নিয়ে এসেছিলো আমি এই গোড়ার দিকটা কেটে দিয়েছি এটা গোড়া এটা মাথার দিকটা দেখুন এতটা ছিল আমি তিনশো মতন কেটে নিয়েছি মানকচুটা এতটা ছিল আমি তিনশো মতন কেটে নিয়েছি দেখুন মানকুচুটাকে এত ভালো মানকুচুটা এবার বড়া বড়াগুলো আমি উল্টে দেবো একটু সাবধানে উল্টাতে হবে লেগে যাবে একটু উল্টানোর সময় একটু লাগবেই কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই এবারে ভালো করে আমি ভেজে নেব একটু কড়া করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন দেখুন কত সুন্দর দাগ লেগেছে নামিয়ে দিচ্ছি কত সুন্দর আওয়াজ হচ্ছে ফটো করছে সুন্দর ভাজা হয়েছে এরকম করে ভেজে নেবেন আর ভিতরটা একটু কাঁচা থাকলে কিন্তু গলা ধরতে পারে একটু ভালো করে কড়া করে ভেজে নেবেন এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন আমি কত সহজে মানকচুর বড়া ভেজে নিয়েছি এরকম করে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেয়ে আমাকে বলবেন প্রচুর প্রচুর আমার চ্যানেলটাকে শেয়ার করুন কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিও পাওয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন এটা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন আর প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটিকে এরকম করে এগিয়ে নিয়ে যাবেন আমি একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একটু কাঁচা নেই সবই ঠিক আছে ঝাল নুন সবই ঠিক আছে এরকম আপনারা ঘরে করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা ভাতের সাথে গরম গরম ভাত আর গরম গরম বড়া ভাজা খুব ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ